তিন প্রকার কয় প্রকার ওলামায় দাওলা রাষ্ট্রীয় আলেম রাষ্ট্র যেদিকে যায় বা ওইদিকে ঘোরে রাষ্ট্রের যন্ত্র যারা তারা ওদেরকে রাষ্ট্রের বিভিন্ন বৈধ অবৈধ কাজকে জায়জ করার জন্য টাকা পয়সা দিয়ে পালে পোষে বাংলাদেশে এখন হয়তো এটা নেই সামনে আসতেও পারে তারা তো জোরে বলার দরকার দ্বিতীয় নাম্বার আলে যেদিকে ঘরে যেদিকে দৌড়ায় ওই দিকে টেনে রায় দেয় বাংলাদেশে আমি এরকম সাতটা পেয়েছি নাকি বললে সমস্যা হবে তারপরে একটা এই যে মানুষ মারা গেলে খানা হয় না এলাকায় খানা বন্ধ হয়ে গেছে সকল ভাইয়ের বাবা মারা গেছে উনি খানা দিচ্ছে যে আমার বাবার পক্ষ থেকে আমি খানা করলাম দশ হাজার মানুষকে দাওয়াত দিয়েছি মৃত ব্যক্তির পক্ষ থেকে যেটা করা হয় ওটা সাদকা ওটা কি বলেন না কেন সাদকার মাল খাওয়া যায় যাচ্ছে এতে মিসকিন অসহায় যারা তাদের জন্য অনেকে দাওয়াত দিলে দশ হাজার মানুষকে খাওয়াবে কার পক্ষ থেকে ওনার বাবা মারা গেছে মৃত ব্যক্তির পক্ষ থেকে ওই দাওয়াতে এসেছি আমি পাঁচ আরো গাড়ি নিয়ে আমি তো এতিম আমি এতিম না এই যে বরকতি ভাই এসেছে উনি ওই যে এক্স করল্লা গাড়িতে চড়ে মনে করেন ওই গাড়ি নিয়ে এসেছে উনি আর এক এতিম না এইরকম এতিমরা যদিও খানা খায় খানা হবে ওটা খাওয়ার দরকার ছিল কাদের আর খাচ্ছে কোন এতিমরা যাদের খাওয়া দরকার ওরা কিন্তু শেষ পর্যন্ত অনেকে পায় না শেষে বাড়ি যাওয়ার আগে থালা নিয়ে আসে ওই থালা বাড়ি দিতে দিতে চলে যায় আর যাদের খাওয়ার কোন অভাব নেই তারা খেয়ে যাচ্ছে খানা কি খাচ্ছে এটা মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হলো এটা কি বলেন বলেন এবং স্বপন ভাই যদি বলে আমার বাবা মারা গেছে এই দুই হাজার টাকা দিলাম আপনাকে সাতকার টাকা আপনি নেন আমি কি নেব না আরো গরম দেব হ্যাঁ আপনি আমার সাতকা খাওয়াবেন বরপতি ভাইকে দিলে উনি ওইটাই বলবে যে আমি সাতকা খাওয়ার মানুষ না অথচ ওই তিন হাজার টাকা দিয়ে যদি বাজার করে আমাদের দুজনকে দাওয়াত দেয় পায়জামা খুলে খাবে না জিনিস তো একই আগে টাকা দিচ্ছিল এখন খাবার দিচ্ছে কথা বুঝতেছে পক্ষে রায় দেওয়া আলেম দেশে নেই এরা ওলামায় উম্মত তিন নম্বরে ওলামায় মিল্লা এটা ধর্মের আলেম কিসের কোন দিকে তাকাবে না ফারান এবং হাদিসের দিকে তাকিয়ে কে খুশি হয় কে বেজার হয় ওটা দেখার দরকার নেই এই আলেম এখন কম না বেশি ওলামায়ে মিল্লাত যাদেরকে বলা হয় আমরা তাদেরকে চিনি হাক্কানি আলেম হিসাবে কি আলেম সবাই বলেন হকানি আলেমের মর্যাদা এত দিয়েছেন আকাশের যে তারকা এর ভেতরে সূর্যের চাঁদের মর্যাদা তাম পৃথিবীর সাধারণ মানুষদের উপরে একজন হকানি আলেমের মর্যাদা আল্লাহর কাছে হকানি আলেম পাওয়া যাবে কোথায় এইটা আপনাকে আগে জানা লাগবে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন তিনটি জায়গায় হকপন্থী আলেম পাওয়া যায় সেখানে খোঁজ করলে তোমরা পাবে কারণ হকানি আলেমের মর্যাদা এত বেশি ফজলুল আলাল আবিদি আলা আদনাকুম দুনিয়ার সাধারণ মানুষদের উপরে আল্লাহর নবীর মর্যাদা যেরকম পৃথিবীর মানুষদের উপরে হকানি আলেমদের মর্যাদা নবীজি বলেন ওই রকম এত বড় সার্টিফিকেট পৃথিবীর কোন সাধারণ মানুষকে নবীজি দেয়নি আলো ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া দুনিয়াতে আলেম যারা এরা সাধারণ না এরা আমি আল্লাহ নবীর ওয়ারিশ আলেমের পরে যে নবীর তিনি বলছেন আলেমরা আমির নবীর স্থলাভিষিক্ত নায়েব ওয়ারিস আমি যেটা দায়িত্ব পালন করার কথা এটা করবে আলেমেরা কারা এই হকানি হক হকপন্থী আলেম কোথায় পাওয়া যাবে ভালো করে খোঁজ করবেন তিনটি জায়গায় পাবেন কোথায় এক নাম্বারে কবরে তার মানে মাটির নিচে কি কবরে গেলে মাটির নিচে গেলে আপনি হকপন্থী আলেম খোঁজ করলে পাবেন দ্বিতীয় নাম্বার আলেমের জিন্দান খানায় তার মানে জেলখানায় আমরা যাদেরকে মনে করি বিশেষ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই নমান বিন সাবিত তিনি কিন্তু জেলখানায় মারা গেছে ইমাম আহমদ ইবনে হাম্বল এলেমের জাহাজ ছিলেন তিনিও মারা গেছেন জেলখানায় আর যে সমস্ত মানুষেরা নামের আগে শায়েক লিখে বিভিন্ন নাম ফটায় যে আমরা সহি হাদিসের দাবিদার অবশ্যই আপনি ভালো পথে আছেন কিন্তু আপনার সহি হাদিস যেটাকে বলে চালান বখারি শরীফ তার ইমাম তার লেখক তিনি কিন্তু মারা গেছে জেলখানায় আলেম তারা অধিকাংশ জালেমের জেলখানায় পাওয়া যায় তাদেরকে রহমতুল্লাহ মারা গেছেন জালেমের জীবনের অর্ধেক সময় তিনি কাটিয়েছেন জালেমের জেলখানায় কাসেম নানো তবে রহমতুল্লাহ আলাইহে তিনিও সালেমের জেলখানায় সময় কাটিয়েছেন এ সমস্ত কথা থেকে ইমাম এবনে তাইমিয়া বলেন চাও তাহলে সালেমের জেলখানায় গিয়ে দেখবা এখানে পাওয়া যাবে তিন নম্বরে তিন নম্বরে হকপন্থী আলেম যদি দেখতে চাও নিজের চোখে তাহলে জেহাদের ময়দানে খোঁজ করবা আর এই বাংলার জমিনে এখন সব চাইতে জিহাদের ময়দান হচ্ছে জালেমের সামনে সঠিক কথা তুলে ধরা এটা এখন এই কোরআনের ময়দান কথা বলেন আমি যাদের মর্যাদা কামনা করলাম এরা কিন্তু সাধারণ মানুষ না এরা কি আলেম বলেন না কেন অনেক উপরে তারা আজ যারা আলেমদের সাথে বিয়াদবি করছেন উল্টাপাল্টা গালি গালাজ করছেন আল্লাহর কসম আপনার জীবনের পেছনের কোন আমল আল্লাহ রাখে নাই নষ্ট করে দিয়েছে আলেমের সাথে বিয়াদবি করবে সমস্যা হবে কিন্তু জালেমের সাথে বিয়াদবি করলে অসুবিধা নেই জালেম কারা আমার আসলামু মিম্মান কাতামা শাহাদাতানে মিনাল্লাহ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন বড় জালেম ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান আছে এ জ্ঞান থাকার দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেয় এটা আল্লাহর কাছে জালেম যে নামের আগে মাওলানা হাফেজ মুফতি মুহাদ্দিস লিখা

ধর্মীয় আলেম যারা হকপন্থী আলেম হিসাবে আমরা যাদেরকে জানি এদের উপরেও যদি কেউ কথা বলে আল্লাহ পাক বলেন আন্তা আমালুকুম ওয়া আমার নবীর কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করে কথা বললে যেমন পেছনের আমল নষ্ট হয়ে যায় নবীর ওয়ারিস যারা এখন হক কানি আলেম এদের উপরে কথা বললেও তোমার নামাজ রোজা হজ থাকবে না নষ্ট হয়ে যাবে কখন যে নষ্ট হয়ে গেছে তুমি টেরও পাবে না কে বলছেন খেয়াল করেন তো কত কত সত্য কথা কখন যে তোমার হজ নামাজ জাকাত এ দাড়ি টুপি পাগড়ি কখন হারিয়ে গেছে তুমি টেরও পাবে না তুমি মনে করবে যে না আমি তো পাঁচ অক্ট নামাজ পড়ি ওদিকে নামাজ যে নেই তা তো দেখতে পাচ্ছ না এই যে হকানি আলেমের পরিচয় আমি বলেছি আমি মানিয়ে বললাম বলেন বলেন কোরআনে কারিমে সূরা বাকারা প্রথম নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশটা বলেছি সুতরাং আলেম যদি চিনতে আপনি ভুল করেন এটা আপনার ব্যর্থতা আর চেনার পরে যদি কেউ আলেমদের সাথে বিয়াদবি করে তাদের ঘাড় মটকিয়ে দিতে চায় বুঝতে হবে ওর পেছনে আল্লাহ কিছু বাকি রাখেনি ফতোয়া দিয়েছেন কে এখন রাগ আমার প্রতি করবেন না আল্লাহর আপনার আমি মেসেজ দিলাম একজন আলেমদের সম্মান মর্যাদা কামনা করছে ওই আলেম যারা আসলে আলেম আসলে মাহফিল বাস্তবায়ন কমিটিতে যারা আছেন বিশেষ করে যে যুবকরা তাদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ যেন খাদিজাতুল কোবরার মতো বানিয়ে দেন যারা এই পনেরো দিন একাধারে সবকিছু বাদ দিয়ে কোরআন প্রচারে লেগে আছেন এই পনেরো দিনের হিসাব কেয়ামতে আল্লাহ আপনার কাছে নেবে না কথার ওজন টের পাচ্ছেন এই পৃথিবীতে কোরআনের পেছনে যে সময় যে অর্থ সম্পদ মেধা ক্ষমতা ব্যয় হবে ওইটুকুর হিসাব আল্লাহ কেয়ামতে আপনার কাছে আর জিজ্ঞাসা করবে না এই জন্য তিন জায়গায় সম্পদ খরচ করলে হিসাব দেওয়া লাগে না এক নম্বরে পরিবারের জন্যে কার জন্য পরিবারের ভেতরে আপনার মা আছে বাবা আছে স্ত্রী আছে সন্তান আছে এদের জন্য যদি কিছু খরচ করেন ব্যয় করেন এই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে ধরবে না দ্বিতীয় নম্বরে জিহাদের সরঞ্জামাদি কিনতে যদি কোনো টাকা পয়সা খরচ হয় এখন পৃথিবীতে জিহাদের সবচাইতে বড় অস্ত্রের নাম হচ্ছে বই এক কথা বলুন সুতরাং জ্ঞান অর্জন করার জন্য যে বই এবং জ্ঞানের যে মাধ্যমগুলো আছে এগুলো আপনি টাকা পয়সা খরচ করেন এই টাকার হিসাব দেওয়া লাগবে না আপনি বাড়িতে ওয়াইফাই লাইন নিয়েছেন আটশো টাকা এক হাজার টাকা মাসে বিল দেওয়া লাগে এই এক হাজার টাকার ওয়াইফাই এর যে খরচ গুলো আপনি করলেন ওয়াইফাই যদি আপনি করান এবং হাদিসের পক্ষে ব্যবহার করতে পারেন এক হাজার টাকার হিসাব আল্লাহ ধরবে না কিন্তু ওইটা নিয়ে যদি শুধু উলঙ্গ নাচ দেখেন তাহলে তার কোনো হিসাব নেই না হিসাব নেই তো বিনা হিসাবে আপনার আমল নামায় গণা জমা হবে তিন নম্বরে জিহাদের ময়দানে যারা কাজ করছে নিজে যদি আপনি যেতে না পারেন ভয় করে পেছনে টান থাকে যারা কাজ করছে জিহাদের ময়দানে তাদের পেছনে খরচ করলে ওই টাকারও হিসাব দেওয়া লাগে কথা মনে হয় বোঝেননি আজ পৃথিবীতে জিহাদের ময়দানে সবাই থাকতে পারে হয়তো পেছনে টান থাকে অনেকের বিভিন্ন সমস্যা থাকে বাধা থাকে উপরের চাপ থাকে হ্যাঁ? এই চাপ যাদের আছে তারা পেছন দরজা দিয়ে নাড়াচড়া দেবেন একটু ঠেলা দেবেন এই দিতে গিয়ে যদি টাকা পয়সা খরচ হয় ক্ষমতা খরচ হয় আপনার পাওয়ার লাগে পরামর্শ লাগে যার দেবেন এইটুকুর হিসাব আল্লাহ নেবেন না কারণ আপনি নিজে ছিলেন না কিন্তু পেছনের দরজা দিয়ে ঠেলা দিয়েছিলেন জোরে বলেন আল্লাহ এই জন্য যারা এই পনেরো দিন ধরে শ্রম দিলেন তাদের সৌভাগ্য যে এই পনেরো দিন অন্তত আল্লাহর কাছে আপনাকে দাঁড়ানো লাগবে না আল্লাহ বলবেন এই পনেরো দিনের হিসাব বাদ দিয়ে হিসাব নেই